আসসালামু আলাইকুম আমি মনিরুল ইসলাম আছি আপনাদের মাঝে প্রিয় বন্ধুরা আজকে আমি আরেকটি নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো জন্ম নিবন্ধন কিভাবে আমরা সংশোধন করতে পারি এবং সংশোধন করতে কি কি কাগজপত্র লাগে প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিন চলুন শুরু করা যাক ফিরে বন্ধুরা আমরা প্রথমে চলে যাব গুগলে গুগলও গিয়ে সার্চ দেবো আমরা এখানে জন্ম নিবন্ধন সংশোধন চার্জ দেওয়ার পরে দেখেন উপরে চলে আছে আমার জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে জন্ম নিবন্ধন সংশোধনের তথ্যে আমাদের এখানে দেখেন কি আছে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন আমাদের আবেদনের নিয়ম বলি আমরা কি কি কাগজপত্র লাগবে আমরা এখান থেকে একটু পরে নিব পরে নেওয়ার পরে আমাদের এখানে লেখা আছে দেখেন জন্ম নিবন্ধন নাম্বার আমরা এখানে জন্ম নিবন্ধনের সতেরো ডিজিটের একটা নাম্বার এখানে দেব আমাদের জন্ম নিবন্ধনের লেখা থাকবে জন্ম নিবন্ধন নাম্বার আমরা এখানে এই নাম্বারটা দেবো ধরো নিচেতে লেখা আছে জন্ম তারিখ আমরা এখানে জন্ম তারিখ দিব দেওয়ার পর অনুসন্ধানে ক্লিক করব অনুসন্ধানে ক্লিক করার পরে দেখেন আমার জন্ম নিবন্ধনে এটা অনলাইনে আছে এই জন্য নিচে ততটা চলে আসছে এখান থেকে আমরা নির্বাচনে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি কি নিশ্চিত নিশ্চিত কনফার্মে ক্লিক করুন ক্লিক করার পরে দেখেন আমার এখন সংশোধন করার জন্য ফর্মটা চলে আসে আসার পরে এখানে দেখেন জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এখানে আপনি আমি কোন ইউনিয়নের ইউনিয়নের নামটা আমার উপরে শো করতেছে এবং আপনি সর্বোচ্চ চারবার জন্ম নিবন্ধনা সংশোধন করতে পারবেন চারবার পরে আর পারবেন আপনি তারপরে এখানে বিষয় আমি কোন বিষয়ে জন্ম নিবন্ধনা সংশোধন করতে চাই এখানে লেখা আছে দেখেন বাংলায় ইংরেজিতে বাংলা নাম ইংরেজিতে সরি নাম বাংলায় এবং নাম ইংরেজিতে জন্ম তারিখ পিতা ও মাতার কততম সন্তান লিঙ্গ পিতা মাতার নাম বাংলা এবং ইংলিশ সহ আপনি জাতি পরিচয়পত্র এবং এনআইডি পিতা মাতার জাতীয়তা সহ আপনি এই এখানে যতগুলো আপনার ইয়া দেওয়া আছে এর বাহিরে আপনি কিছু পরিবর্তন করতে পারবেন না বা চেঞ্জ করতে পারবেন না বা সংশোধন করতে পারবেন না আপনি এখান থেকে যেটি সংশোধন করতে চান যেমন আমি এখান থেকে আপনি যদি জন্ম তারিখ চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে জন্ম তারিখ ধরিয়ে দেবেন ধরে দেওয়ার পরে এখানে লেখা আছে সাহিত্য সংশোধন তথ্য আপনি এখানে সাহিত্য সংশোধন তথ্য এখানে আপনি যে জন্ম তারিখটা দিতে চান যেমন আমার এখানে এখন জন্ম তারিখ আছে তিন বারো দুই হাজার আমার জন্ম নিবন্ধনের জন্ম তারিখ আছে তিন বারো দুই হাজার আমি এখন করতে চাই তিন বারো দুই হাজার এক তখন আমি এখানে তিন বারো দুই হাজার এক দেব কারণ আমি দুই হাজার এক করতে চাই এই জন্য দুই হাজার এক দেব তারপর এখানে লেখা আছে সংশোধনের কারণ সংশোধনের কারণ আমরা এখান থেকে ভুল লিপিবদ্ধ করা এখান থেকে এভাবে দেব আমরা আরো অ্যাড করতে পারবো এখান থেকে আরো তথ্য সংশোধন করুন এখানে ক্লিক করলে আমরা যেমন আমি এখান থেকে পিতা মাতার কতম সন্তান আমি এটা অ্যাড করবো অ্যাড করার জন্য এটা দিলাম সাহিত্য সংশোধন তো এখান থেকে আমি দুই নম্বর সন্তান দুই নম্বর সন্তান দিয়ে দিলাম এখান থেকে আমি ভুল লিপিবদ্ধ করা হয়েছে এটা সিলেক্ট করে দেবো কারণ প্রিয় বন্ধুরা আমার জন্ম তারিখ ঠিক আছে এই জন্য আমি জন্ম তারিখ চেঞ্জ করবো না এই জন্য আমার জন্ম তারিখটা আমি কেটে লিতেছি আপনারা যদি আপনাদের ভুল থাকে আপনারা এইভাবে সংশোধন করবেন এটার পরে এখন দেখেন আমার ঠিকানা চাইতেছে আমি ঠিকানাগুলো দেবো তারপরে ডাক ঘরের নাম লিখবেন আপনার ইংলিশ বাংলা গ্রামের নাম লিখবেন ইংলিশে লিখবেন গ্রামের নাম তারপরে বাড়ির নাম আপনার দিলেও চলবে না দিলেও চলবে এখানে একটা জিনিস মনে রাখবেন আপনার যেখানে স্টার মার্ক আছে দেখেন এখানে লাল স্টার মার্ক দেওয়া আছে ওগুলো আমাদের বাধ্যতামূলক পূরণ করতে হবে আর স্টার মার্ক যেগুলো নাই ওগুলো পূরণ না করলে আমাদের কোনো সমস্যা হবে না এখন স্থায়ী ঠিকানা আমরা আবার পূরণ করবো ওইভাবে বর্তমান ঠিকানা আমি আবার দেব বর্তমান ঠিকানা আমরা এখান থেকে ডাকঘরটা কপি করে এনে দেব বন্ধুরা আমার সকল ঠিকানা এক তার জন্য আমি উপর থেকে কপি করে আইনা দিতেছি বারবার লিখতেছি না আপনাদের যদি ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আলাদা আলাদা থাকে তাহলে আপনারা আলাদা আলাদা দেবেন তারপর এখানে লেখা আছে দেখেন আবেদনকারীর তথ্য এখান থেকে আবেদনকারী অধীন ব্যক্তির সহিত সম্পর্ক কারণ আপনি আবেদন করতেছেন আপনার নিজেরটা হলে আপনি নিজে ধরে দিবেন বা আপনার সন্তানরা বা আপনার ভাই বোনেরা হলে আপনি ওইটা ধরে দিবেন যেমন আপনি আমি নিজে তার জন্য নিজে আপনার যদি আপনার যদি সন্তান হয়ে থাকে তাহলে আপনি পিতা মাথা ধরিয়ে দিবেন অভিভাবক হয়ে থাকলে অভিভাবক ধরে দিবেন বা অন্যান্য কেউ থাকলে অন্যান্য ধরিয়ে দিবেন যেমন আমি নিজে তার জন্য নিজে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন আমার নামটা চলে আসে আসার পরে এখানে আমি একটা মোবাইল নাম্বার দিব দেওয়ার পরে আমি এখানে মোবাইল নাম্বার দিলাম মোবাইল নাম্বার দেওয়ার পরে দেওয়ার পরে এখানে ক্লিক হচ্ছে সংযুক্ত প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ এখানে আমি সংশোধন করতেছি যে আমার সংশোধনটা জন্ম নিবন্ধনটা ভুল আছে ভুলটা কিসে আছে যেমন আমার আইডি কার্ডের সাথে ভুল থাকতে পারে বা আমার বাবা আমার আইডি কার্ডের সাথে ভুল থাকতে পারে বা আমার জন্ম সার্টিফিকেটের সাথে ভুল থাকতে পারে ঠিক আছে আমার সার্টিফিকেটের সাথে ভুল থাকতে পারে এই জন্য আমি এটা সংশোধন করতে পারতেছি যেমন আমার সার্টিফিকেট লাগে বলতে থাকলে আমি সার্টিফিকেট এখানে দিতে হবে আমার বাবা আমার আইডি কার্ডের সাথে বলতে থাকলে বাবা আমার আইডি কার্ড দিতে হবে আমার নিজের আইডি কার্ডের সাথে বলতে থাকলে থাকলে আমার নিজের আইডি কার্ড এখানে দিতে হবে এই জন্য আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য আমি আবেদনটা করতেছি এই জন্য আমি এখান থেকে আমি যে কোনো একটা ব্যালাঙ্ক ডকুমেন্ট দিয়ে দেবো দেন এখান থেকে আমি এই ব্যালাঙ্ক ডকুমেন্টটা দিয়ে দিতেছি দেওয়ার পরে এখান থেকে যেন আমি কি দিছে এটা এখানে আপনি দেখেন ফিতা জন্ম নিবন্ধন সনদ আপনি কি দেন আপনি এখান থেকে এগুলো আছে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনি কোন কাগজটা আপনি এখানে সাবমিট করতেছেন যেমন আমি একটা ধরে দিলাম যেমন আমি ধরে দিলাম ফিতা জন্ম নিবন্ধন সনদ তারপর ধরে দেওয়ার পরে এখান থেকে স্টার্টে ক্লিক করব আপলোড হয়ে গেছে আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার পরে এখানে লেখা আছে দেখেন পেমেন্টের মাধ্যমে আপনি ফেডা পেমেন্টটা কীভাবে ফি আদায়ের মাধ্যমে চালানের মাধ্যমে আমরা ফি আদায়ের মাধ্যমে কারণ আপনি ফি আদায়ের মাধ্যমে দিলে আপনি যে ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধনটা উঠাবেন ওইখান থেকে ওইখান থেকে আপনাকে ফিডা ওরা দিয়ে দিবে আপনার ফিডা আপনার থেকে ওরা নিয়ে নেবে এখন দেখেন তারপর আমার কাজ শেষ এখন আমি ফর্মটা পূরণ করছি আমার ফর্মটা পূরণ করার পর এখানে কাজ শেষ এখানে সাবমিট দিছি সাবমিট দেওয়ার পর দেখেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে কিন্তু খুবই বন্ধুরা আবেদনটি সম্পূর্ণ করলাম এখানে আপনাদেরকে কিছু তথ্য আমি বলে দেই আমরা যারা দুই সালে জন্ম নিবন্ধন করেছি সার্ভার আপডেট দেওয়ার পরে তাদের মোবাইল নাম্বার দিয়ে আমরা আবেদন করতে হয়েছে মোবাইল নাম্বার আবেদন করার কারণে আমাদের যখন আমরা সংশোধনের জন্য আবেদন করব আমরা মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছি এখন যদি সংশোধনের জন্য আবেদন করতে চাই যে মোবাইল নাম্বারটা দিয়ে আমরা জন্ম নিবন্ধনটা করেছি ওই মোবাইল নাম্বারে আমাদের সংশোধন আবেদন করার পরে একটা ওটিপি কোড যাবে আমাদের এই ওটিপি কোডটা আমরা আমাদের ফর্ম নাম্বারে যে ফর্মটা সংশোধনে যে ফর্মটা আমরা ফিরিয়ে দেব ওই ফর্ম ইয়ে ফর্মের উপরে ওটিপি লেখে সামনে হাইফেন দিয়ে আমরা ওই ওটিপি কোডটা লিখে দিতে হবে লিখে দিয়ে তারপরে আমাদের নিকটস্থ আমাদের উপজেলায় আমরা নিয়ে যাব উপজেলা নিয়ে গেলে উপজেলা টিউনেচার অফিস থেকে আমার এটা অনুমোদন করে আনতে হবে আর যারা দুই সালের আগে জন্ম নিবন্ধন করেছেন কিন্তু এখন সংশোধন করবেন তাদের জন্য হয়েছে আপনার একটা নাম্বার আপনি দিবেন সিলেক্ট করে যেমন আমি এখানে যে নাম্বারটা দিছি আপনি আপনার মন মতো একটা সিলেক্ট নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পরে আপনি যে নাম্বারটা দিবেন ওই নাম্বারটা আপনার একটা ওটিপি আপনি আপনার ইউনিয়ন তথ্য সেবা থেকে আপনি ওখানে যাবেন যাইলে ওরা আপনার ইয়ে মোবাইল একটা ওটিপি পাঠাবে ওটিপিটা আপনার ফর্মের উপরে লিখে নেবেন লিখে নিয়ে আপনি আপনার ইয়ে উপজেলায় ইউনিট যারা অফিসে নিয়ে যাবেন ওইখান থেকে আপনার এটা অনুমোদন করে দেবে অনুমোদন করে দেওয়ার পরে আপনি আবার আপনার ইনওয়ানে তথ্য হিসেবে এনে জমা দিবেন জমা দেওয়ার আপনাকে একদিন অথবা এক সপ্তাহের মধ্যে আপনার কার্ডটা আপনাকে দিয়ে দিবে তাছাড়া আপনি কার্ডটা করতে পারবেন না প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন ওকে ভালো থাকবেন খোদা হাফেজ